আছে তা আমেরিকান নার্সার বিজ্ঞানীর সঙ্গে সে বিজনেস করে rich man richest man in the world অনেক ধনী ব্যক্তি সে পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি এখন যিনি তার নাম হচ্ছে ইলন মাস্ক তার নাম কি ইলন মাস্ক আগে ছিল বিল গেটস এখন বিল গেটস তালিকার থেকে নিচে নেমে এসেছে ইলন মাস্ক সে হচ্ছে প্রায় তার যে dollar it has cross three hundred billion dollar তিনশো বিলিয়ন ডলারের মালিকের চাইতে বেশি টাকার মালিক সে এত টাকার মালিক মানে আমি আপনাকে হিসাব দিচ্ছি এক বিলিয়ন ডলার হয় বাংলাদেশের আট হাজার কোটি টাকা কয় কোটি টাকা আট হাজার কোটি টাকা আর তিনশো বিলিয়ন ডলারে হয় বাংলাদেশের হিসাবে ২৬ লক্ষ কোটি টাকা কম না বেশি গোটা বাংলাদেশের বাজেট করা হয়েছিল গত কয়েকদিন আগে জননেত্রী শেখ হাসিনা বাজেট করেছিলেন ছয় লক্ষ বত্রিশ হাজার কোটি টাকা গোটা বাংলাদেশের বাজেট এইটা কিন্তু ইলন মাস্ক একজন ব্যক্তি সে একাই ২৬ লক্ষ কোটি টাকার মালিক কেন ইমাজিন আপনি কি কল্পনা করতে পারেন তাহলে বোঝা যায় যে ইলন মাস্ক যে কয় টাকার মালিক তার টাকা দিয়ে গোটা বাংলাদেশ চার বছর চলবে কোনোদিন দিক তাকাইতে হবে না কয় বছর চলবে চার বছর চলবে রকেট কোম্পানি আছে তার আমেরিকান নার্সার বিজ্ঞানের সঙ্গে সে বিজনেস করে rich man richest man in the world অনেক ধনী ব্যক্তি সে তাহলে এত টাকা পয়সা থাকার পরে সে কি করছে জানেন আমি আপনাদেরকে তথ্যটা বলছি যার আছে বেশি তার চাইত তো বেশি তার ফ্যাক্টরির সঙ্গে সে একটা কাঠ দিয়ে বাসা বানিয়েছে কি বানিয়েছে বাসা বানিয়েছে কেন বাসা বানিয়েছে জানেন যে ফ্যাক্টরির থেকে যদি আমি কারে চড়ে আমার বাসায় যাই এই সময়টা আমার নষ্ট হবে আমার ডলারটা কমে যেতে পারে টাকার সংখ্যা কমতে পারে আমার ধনী হওয়ার যে তালিকা এক নম্বরে আমি আছি আমি সেকেন্ডে চলে আসতে পারি এই জন্য সে শুধুমাত্র যে পজিশনকে ধরে রাখার জন্য ফ্যাক্টরির সঙ্গে একটা কাঠের বাসা করেছে যেন টাকা পয়সা কমে না যায় এজন্য বোঝা গেল আপনার যত টাকাই হোক না কেন যদি আপনি যত বেশি আছে তত বেশি চাই এই চিন্তা বাদ না দিলে মনের ভেতরে স্থিরতা শান্তি কখনোই আসতে পারে আল্লাহ অতিরিক্ত পাওয়ার লোভ তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে তোমার পাগল হয়ে গিয়েছ পাগলের মতো দিক বেদিক ছুটছ কিন্তু শান্তি এবং স্থিরতা আছে অল্পে তুষ্টির ভেতরে কথা বলেন কিসের ভেতরে অল্প তুষ্ট যা পাইছেন তাতে শুক্রিয়া দান করবেন আলহামদুলিল্লাহ উমদুরু ইলা মান হুয়া আসকালা মিনকুম ওয়ালা তানদুরু ইলা মান হুয়া আলা মিনকুম যে তোমার দিকে নিচু পদে তার দিকে তাকাও যে তোমার দিকে উপরের দিকে আছে তার দিকে তাকিও না যখন তুমি নিচের দিকে তাকাবা তখন তোমার পড়তে মন চাইবে আলহামদুলিল্লাহ